ইউটিউব ইউটিউববাসী বৃন্দ একদম সব খবর ভালো চলছে তোমাদের দেখতেই পাচ্ছি আমি কিন্তু ব্যাপার হচ্ছে আজকের দিনটা সকালবেলা শুরু করে আমি একটা জিনিস ইউটিউবে দেখছিলাম একটা ভিডিও দেখছিলাম তার মাঝখানে একটা পপ আপ আসলো একটা ভিডিও সেই ভিডিওটা ভাই দেখে জীবনের যা সুখ আছে সব হারিয়ে গেল এখন সেই ভিডিওটা তোমাদেরকেও দেখাবো আর ভাবছি ভিডিওটাতে কোনো বলার কিচ্ছু নেই না বলার কিচ্ছু নেই আমার যা দেখে অবস্থা হয়েছিল আমার বাবা হসপিটালে নিয়ে যাওয়া গেছিল সে বাজে কথা বাদ দাও ভিডিওটা সত্যি ভাই খতরনাক ভিডিও খতরনাক আলাদা লেভেলের ভিডিও এই লেভেলের ভিডিও যারা একমাত্র ভিউ খাওয়ার জন্য মার্ডার করে দিতে পারবে ভাই এরা সত্যি কথা বলছি ভাই তোমরা ভিডিওটা দেখো চালাচ্ছি আমি ঠিক আছে এটা হচ্ছে একদম চলে এসছে ভাই আমাদের স্ক্রিনে এবার স্ক্রিনে এসে ভাই যে সামনে যে ভিডিওটা দেখছো এটা এইটুকুই দেখেছি আমি এর বেশি দেখিনি প্রথম থেকে তোমাদের একবার দেখাচ্ছি কিন্তু ভাই কেউ খারাপ কমেন্ট করবে না এই ভিডিওটা হচ্ছে এই যে কি নাম Canning prank boy and girl এই চ্যানেলটার থেকে পেয়েছিলাম ভাই আমি এই চ্যানেলে ভাই আরও অনেক ভিডিও রয়েছে ভাই যেগুলো দেখার মতো না ভাই তো চলে যাই আমরা যেটা কথা ছিলাম তো ভাই এ রাখো ভাই শুরুতেই কি অবস্থা দেখতে পাচ্ছ এটা কি ইউটিউব ভিডিও না পড়া হাফ হলো তুই এগুলো এগুলো আমি দেখছি না সরি আমি দেখছি না তোমরা দেখছো কেন তোমরা কোন দিকে তাকিয়ে দেখতে হবে না হাই গাইস কেমন আছো সবাই আশা সবাই ভালো আছে তুমি বলো কেমন আছো সবাই ভালো আছো গাইস আরো একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে আসলাম গাইস আজকে ভিডিওটা হলো মা আর আমার বউ আজকে বাজারে গিয়েছে এটা কিরকম প্র্যাঙ্ক ভাই মা আর বউ বাজারে গেছে এটা কিরকম প্র্যাঙ্ক আচ্ছা আগে শুনি কিছু একটা অন্য কিছু থাকতে পারে দেখি বাজারে গিয়েছে তো এই যে মানকচু গাছ আছে তোমরা দেখতে পাচ্ছ মানকচু গাছ ওই মানকচু গাছ পদে গুজে দাও এইসব প্র্যাঙ্ক ভিডিও বানানোর আগে একটু ভাবা চিন্তা করে দেখো আছে আচ্ছা, আচ্ছা। আর ওর একটা নাইটিতে আমি লাগিয়ে দেবো ও আসার পরে ওই নাইটিটা পরবে ভালো করে তো রিয়াকশানটা কেমন হয় ভিডিওটা আজকে দেখতে থাকো জাস্ট ভিডিওটা দেখো আজ কেমন হয় দেখছি ভিডিওটা দেখ দেখার জন্য এসছি এত দূর এসছি দেখার জন্যে তো দেখবো ঠিক আছে তোমার দাদা টেনশন নেই কোনো আমি পুরো ভিডিও দেখবো আর কিছু না হোক তোমার ভিউ বাড়বে অবশ্য আমার ভিউ বা কোথায় আছে শুরু করেছি চ্যানেল আজকে আজকে না করেছি দুই তিন দুই তিন দিন হয়ে গেছে দুটো মনে হয় শর্টস শর্টস মানে ফার্স্ট ভিডিওটা শর্টস দিয়েছি তারপর শর্টস দিয়েছি শর্টস শর্টস এখন করে চলছে লং ভিডিও আসবে এইটা এই ভিডিওটা আগে আসবে তারপরে লং ভিডিও আসবে সপ্তাহে একটা করে আর শর্টস আসবে দুই দিন একদিন পর পর একটা একটা করে আসবে তো সাবস্ক্রাইব করে নাও তাদের চ্যানেলটা আরও ভালো ভালো কন্টেন্ট দেবো আমি চলো ভিডিওটা দেখবো তো গাইস আজকে আমাকে ক্যামেরা ধরার জন্য আমার এই এসব দেখবো না ভাই প্র্যাঙ্ক দেখবো প্র্যাঙ্ক প্র্যাঙ্ক কই দাদা এখানে কি করছে ভাই টার্গেট শুয়ে পড়াগুলো যাচ্ছে এই তো বৌদ্ধি ঢুকে গেছে চলো এখান থেকে দেখবো এ ফিউ মোমেন্টস লেটার কি করছে কি শুয়ে আছে কখন এক মাস বৌদিটা কি ভালোভাবে বলছে দাদা কি করছে মান কচু লাগাচ্ছে মান কচু এত ভালো বৌদি বউ কোথাও পাবে এবার হ্যাঁ দাদা এইসব করো না কিন্তু দাদার ঘুম পেয়ে গেছে মনে হচ্ছে তাকি রয়েছে দেখো ফুল অ্যাক্সাল তাকি রয়েছে দেখো তুমি চোখ ধরে দেখো শুধু বলে যে এই তো কি জানো উঠ পাহাড়ের নিচে এসছে এইবার তোর নাইটি তোল এ হচ্ছে দেখেছো মারা ভিউজের চক্করে বললাম না মারা করে দিতে পারে এই সিনটা কিন্তু কাটতেও পারতো এই সিনটা পুরো কাটতে পারতো পুরো কাটবে না কেন ভিউজ আছে এটা বাস্তব কথা শুনতে খারাপ লাগলো এটা বাস্তব কথা ভিউয়ের চক্করে এখন লোকজন কি করছে চলো আগে দেখি সেসব দেখা যাবে না আগে চলো এই যে মান করছে মান করছে মান করছে রিয়াকশন শুরু এইখান থেকে মজা আসবে প্র্যাঙ্কটা এইখান থেকে শুরু দেখো পিঁপড়ে দেখো তো আবার পেছনে শুয়ে রয়েছে মান কচু পিঁপড়ে মান কচু পিঁপড়ে এগুলো কই না চলে যাচ্ছে একি কোথায় আটকে গেছে বডি আরে দাদা তো দেখছে এক নম্বরে ভাই লোক আছে দেখো ভাই কি সব ভাই দিচ্ছে ইউটিউবে এরা এই জন্যই বলে ভাই ইন্টারনেট দিতে নেই হাতে ছোটবেলার থেকে চলো আগে দেখো আচ্ছা, দেখো কিছু ঢুকেছে কি করছে মান কচুর ফুল রিয়াকশন দিচ্ছে ফুল রিয়াকশন একদম চুলকাচ্ছে কেন আরে নাইটিতে কিছু নেই তোমার পেছনে রয়েছে মালটা ওই দেখো ওই দেখো এই মালটাকে দেখতে পাচ্ছ এই মালটা এই আমি তো হলে তোমার জায়গায় আমি হলে মান কচু দিয়ে খেলা দাও আমি মার লাগে দেখো মুখটার ভাব দেখো বউটাকে কষ্ট দিয়ে কিরকম ভাবে নাটক করতে পারে ভাই তুমি শুধু একবার এই মুখটাকে দেখো আগে দেখো নাটকটা ঝেড়ে পড়েছো তুমি আরে হ্যাঁ উল্টো করা ছিল না এরকম নাটকের জন্য ভাই সত্যি দমচে মালটার মুখটা দেখো একটু মনে হচ্ছে কিচ্ছু জানে না ভাই কিচ্ছু জানে না ও জানেই না কিছু জিনিস কি ও জানেই না কি হলো হঠাৎ হ্যাঁ, একটু মাঝখানে হাসির ভাই হাসির আওয়াজ দিয়ে ভাই কারোর হাসি পায়নি এটা একটা ভাই যন্ত্রণা দিচ্ছে মানুষকে এটা কোনো প্র্যাঙ্ক না এই শোনো শোনো শোনো শোনো তুমি তাড়াতাড়ি এটা চেঞ্জ করে নাও চেঞ্জ করে নাও বাইরে আমার লাঠি আছে এতক্ষণ পরে আমি মনে পড়েছে যে বলকে এটা বলতে হবে যে চেঞ্জ করে নাও এই জিনিসটা ড্রেসটা চেঞ্জ করে নাও এতক্ষণ কষ্ট দেখো ভাই দাদার কোনো মানে কোনো যায় আসেনি এখন দেখছে কন্টেন্টটা চলে এসছে <laughs> এইবার চেঞ্জ করে চেঞ্জ করে এটা আমি এখান থেকে লক করে দিচ্ছি গাইস এটা এই সময় ভাই আপনি বলে এই দাদাকে বৌদির জায়গায় যদি আমি দাদাকে না ছিলাম এতটা কখনো বুঝতে পারি তুমি কিছু করে না <laughs> বলে এতটা বুঝতে পারিনি তা আগে নিজের পদে মান কচুটা লাগিয়ে দেখতে কতটা চুলকায় তারপরে দিতে পারতে সেটা কি করবে তাড়াতাড়ি কিছু পুরনো যাতে চেঞ্জ করে না যাও আমি ভিডিও করছিলাম জোরে দাও একটু জোরে দাও এতটাই হবে সত্যি বলছি বিশেষ করে চেঞ্জ না ভিডিও করতে গিয়ে এতটা কিছু আমি ভাবতে তুই চেঞ্জ ঠিক আছে আর দেওয়া আমার তরফ থেকে একটা বৌদিকে আমাদের এত সুন্দর একটা সুইট বৌদিকে তুমি এত জ্বালাচ্ছ দাদাকে দাও আমি বুঝতে পারি না তোমার এত চুল সত্যি প্রবলেম এখনো চুল কাচ্ছে একটু তেল সর্ষে তেল দাদা ভাব দেখেছো কিচ্ছু জানি না এত সহজ সরল লোক কোথায় হবে তোমার ভালো জিনিস বাজার থেকে ভালো জিনিস নাটক করবে আমি বুঝতে পারি না এতটা তোমার প্রবলেম নিয়ে প্র্যাঙ্ক কেউ করে এটা ভাই আমি মানবো ভাই এইসব নিয়ে প্র্যাঙ্ক করো না ভাই এ তো বৌদিটাও ভালো বলে দুটো আস্তে আস্তে মেরে রেখে দিয়েছে অন্য কেউ হলে বুঝে নেবো কষ্ট করে রোদ্দুর থেকে এসেছি বলো আমি বুঝতে পারিনি বিশ্বাস করো তুমি বুঝতে পারবি করে বাবা তুমি তো কচি কোকা তোমাকে ওই মান কচুর ডাল দিয়ে কেলালে তখন বুঝতে পারবে কিরকম ভিডিওটা এখানেই শেষ করছি মানে অনেক সিরিয়াসলি ভিডিওটা এখানে শেষ করছি শেষ করছি বলতে বলতে এখন এতটা রয়েছে এতটা চলো মাধ্যম আজকের চ্যানেলে ঢোকে একটু তোমাকে দেখাচ্ছে একটা জিনিস তোমাদের সবাইকে দেখো বিচারে পটি করে দিল এক কোটি লটারি পেলাম আরো দেখাচ্ছি দাঁড়াও পেছনে কাকে ঢুকিয়েছিস মানে মানে আমি দেখেছি নাকি ভিডিওটা যাই হোক তুমি একটা জিনিস দেখো এদের মধ্যে না খুব রেশারেশি চলে ঠিক আছে আজকে এটা দেখো এইটাই বৌদি আর আরেকজনের সঙ্গে করে চলেছে এবার দেখো এটা দেখো আর বেশি দেখো একটু দেখো এটা দেখো এবার দেখো এ দেখো এ দেখো দেখেছো করে আর করে আর তো দেখেছিলাম দেখো এ দেখো এই দেখো কত ভাই দেখবা তুমি সব এ দেখো এইসব কি ভাই এইসব এইসব কি এইসব এইসব কি ব্লগিং এর নামে ভাই পুরো গান হয়ে রেখে দিয়েছে ইউটিউবে এইসব কি ভাই এসব বলার নেই এসব কি এসব ঠিক আছে আর আমি ভাই দেখতে পারবো না একটা ভিডিও দেখে আমার হয়ে গেছে আমি জীবনের মধ্যে এরকম ভিডিও দেখিনি तो आज के जन्म क्षमा कर दो पर आर रियक्शन ए रखम देव तो सबसक्राइब कर चैनल आज के रात घूम आ